সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি এমন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আপনি আপনার মোবাইলের যে কোনো ধরনের অ্যাপস আপনি হাইড করতে পারবেন অ্যানি অ্যাপস আপনি কোনো ধরনের রোড পারমিশন দিতে হবে না আপনার মোবাইলকে এবং কি অ্যাপসটা খুব সুইটেবল অ্যাপস আপনি দেখেন এখানে গিয়ে আপনি অ্যাপেক্স ল্যান্সারে চার্জ দিবেন এ দেখেন আপনি টেন মিলিয়ন মানুষ আপনার এই অ্যাপসটা ইনস্টল করেছে অলরেডি আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে সিম্পলি কোনো কিছু লাগবে না আপনি যে কোনো ধরনের আপনার অ্যাপস আপনি হাইড করতে পারেন দেখেন সবাই যে আপনার কমেন্টসগুলো দিয়েছে খুব নাইস সবগুলো আমি নিজে অলরেডি এই ল্যান্সারটা ইউজ করছি আপনাকে করতে হবে কি ওপেন করার পরে যে আপনি হাইড করতে চান তাহলে আপনাকে হিডেন অ্যাপসে যেতে হবে যাওয়ার পরে আমি নিজের পার্সোনালি আমি লকটা দিয়ে রেখেছি যেন কেউ না দেখতে পারে এবং কি ওখানে আপনার বাইপাসের জন্য বা আপনি যদি কখনো পাসওয়ার্ডটা বলে যান আপনার জিমেলকে অথরিটি দিতে হবে আপনি জিমেলের মধ্যে ওই ফিকটা চলে যাবে তাহলে আপনি খুব ইজিলি এই অ্যাপসটা ইউজ করতে পারবেন আপনি যদি আপনার হাইডের পাসওয়ার্ডটা ভুলেও যান তাহলে আপনাকে ওরা জিমেলের মধ্যে পাঠিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অ্যানি হাও আপনি আরও অনেক ধরনের কাজ করতে পারেন এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার যেই মোবাইলের অ্যাপসের আইকনগুলো আছে দেখতে আইকনগুলোর নাম চেঞ্জ করতে পারবেন এবং কি আইকনগুলোর পেস সহ আপনি চেঞ্জ করতে পারবেন এই অ্যাপস দিয়ে সেগুলো নিয়ে আমি অন্য একদিন ভিডিও বানাবো আজকে শুধু আমি হাইডের ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানালাম ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কি কমেন্টস করতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা ভালো